Good morning good morning everyone happy Valentine day happy Valentine day ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে ফাল্গুন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন এই এই খবর তো আমি নিজেই জানি না যে আজকে ফাল্গুন জানবা কেমনে যদি ঘুম দিয়ে উঠে আবার যদি ঘুমাইয়া যাও অলরেডি এখন বাজতে হইছে ছয়টার কাছাকাছি পৌনে অ্যান্ড আমরা ছাব্বিশ ঘন্টা ব্লগ করে আমি ঢাকা আসছিলাম কুমিল্লা ব্লগটা কুমিল্লা ব্লগ করে কুমিল্লা ব্লগ কিন্তু পনেরো ফেব্রুয়ারি আসতেছে মানে কালকে কারণ আজকে ভ্যালেন্টাইন ডেতে আপনারা অনেক ব্যস্ত দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি যে ফিফটিন ফেব্রুয়ারি দিব আপনাদের সবার কাজ শেষ শেষ করে যখন একটা স্ল্যাব ডেতে স্ল্যাব খাবেন ব্রেকআপ ডেতে ব্রেকআপ খাবেন তখনই ব্লগটা দেখবেন তখনই আপনাদের ভালো লাগবে আছে হয় এটা আমার আমরা মানি আর কি আমরা তো আর বাকিগুলো মানি না এরপর দুটো মানি আর কি পনেরো ষোলো মানি তো এটাই ইনশাল্লাহ ব্লগটা আসবে তারপর আমি ঢাকা আসছি কয়টার দিকে প্রায় এগারোটার দিকে দেন আমি আবার সাড়ে বারোটার দিকে বের হয়ে চলে গেছি কই গাজীপুর গাজীপুর একটা প্রোগ্রামে অ্যান্ড uh, গাজীপুর ছিলাম যে কালকে লাইভ হয়তো দেখছেন আপনারা গাজীপুর থেকে আসতে আসতে পাচ্ছে রাতের বারোটা তো ঘুমাই তো নাই পুরা এক ঘুম দিছি আজকে সন্ধ্যা ছটা বাজে উঠছি আহ তুমি সারাদিন কি করলা কই কই গেলা আমি সারাদিন আজকে কিছুই কই নাই একটা প্রোগ্রাম ছিল গেছিলাম যাওয়ার পরে এখন একটা প্রোগ্রাম আছে যাইতেছো এই তো একটা প্রোগ্রাম আছে বলতে আসছিলাম ভাবছি তুমি আমাকে নিয়ে যাবে বাট তোমার মত আমি মানুষ দেখি নাই কখনো এত কি বলে আনরোমান্টিক আনরোমান্টিক বুইলা বেটা বুইলা বেটা ইয়েস বেটা না বেডা বেটা তো বলে যে ছেলেদের কি বেডা মানে বুইলা বাম বাম ইয়েস আই অ্যাম আনরোমান্টিক বুইরা বাম হ্যাঁ কি এখন রাস্তাঘাটে যে জ্যাম রাস্তাঘাটে যে জ্যামই হোক তোমার যদি আমার জন্য ভালোবাসা থাকতো ঠিক নিয়ে বেরোইতো ভালোবাসা ভালোবাসা এমন একটা ভাব করতেছো ঢং করতেছো ভালোবাসা বলতে কিছুই নেই সবই মায়া ক্যামেরা কাটা তো ঠিকই বলবা হ্যাঁ মানজিয়ে চলে বের হই হ্যাঁ এগুলো বলবে না খুদেই মিথ্যা কথা বলতেছি আমি এমন মানুষও না আমি সেই থেকে সেজে টেজে বসে আছি আর ঘুমই ভাঙি না আমি একটা প্রোগ্রাম শেষ করে এসে দেখি সে ঘুমায় এসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম এখন চিন্তা করছি একটু আম্মু কাশফিয়া মাহিনা আমরা একসাথে বের হবো কিন্তু তার নাকি বের হবে তার নাকি এখন টাইম আমাকে দেয় না সে বসে আমাকে রাতে নিয়ে বের হবে আর তখনই বের হবে এখন আমি এখন আমি আরেকটা ঘুম দিব যাও তুমি ঠিক আছে দেখবো আমি আর আসতাম না ওকে প্লিজ মানুষ তো আমি শাড়ি শাড়িটারই পরছি এত সুন্দর সাজছে একটু নিয়ে তো মন চায় তুমি এমন কেন বেড়াই হ্যাঁ, কারণ আমি মেকআপ দিলে খবর তাহলে একটা সরি বলো সরি হ্যাঁ কারণটা কি সরি সরি কারণ হচ্ছে যে ঠিক আছে তুমি নিতে পারো না আজকে আমার ঘুরতে ঠিক আছে আমি সরি বলো ওরে বাপ রে বাপ তুমি আমি তুমি সরি আচ্ছা সরি ফাইন চুপ থাকো কিন্তু মেরো না আমার একটা ভিডিও খালি সব জায়গায় মারে মারে এই বড় হয়েছি তোমার খেয়ে আমি প্লিজ চলো না ঘুরতে যাই ভিডিওটা এখন আপলোড দিবা হ্যাঁ তাহলে প্লিজ আপনারা একটু কমেন্টে বলেন না আমার নিয়ে একটু ঘুরতে যাইতে আমার ভালো লাগতেছে না বাসায় <laughs> thanks for watching this video good night আবার যাচ্ছি গিয়ে ঘুমাইতে অ্যান্ড uh, সবাই ভ্যালেন্টাইন ডেতে চিল করতেছেন চিল করেন পনেরো তারিখে ভ্লগ আসতেছে ভ্লগ দেখেন and only vlog is real বাকি সব ফেক হ্যাঁ, ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই বাই বাই কমেন্টে বলতে নিয়ে যেতে bye I love little Bye. Bye.